কার্যনির্বাহী কমিটির কার্যক্রম কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট তবে এই আদেশের পরও সাধারণ সভা আয়োজনে কোনো বাধা নেই আদালতের আদেশের পর প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন যারা মামলার পক্ষে আছেন তারা ক্রিকেটের ক্ষতি করছেন রিটকারী মোবাশ্বের হোসেন অবশ্য তা অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দল দলের সঙ্গে বিদেশ সফরে বোট পরিচালকদের অনেকেই যান কিন্তু এবার ব্যতিক্রম কেননা তাদের ব্যস্ততা আদালতে টানা তৃতীয় দিনের মতো আকরাম লোকমান খালেদ মাহমুদরা হাইকোর্টে মেয়াদের একদম শেষ পর্যায়ে এসে কমিটির বৈধতা নিয়ে আবারও চ্যালেঞ্জের মুখে বর্তমান কমিটি এই কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দশ অক্টোবরের মধ্যে জবাব দিতে হবে এনএসসিকে তবে এর আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে স্বীকার করেছেন দুপক্ষের আইনজীবী যেই গঠনতন্ত্রটি অবৈধ ঘোষিত হয়েছে সেই অবৈধ গঠনতন্ত্রে যদি কোনো ইলেকশন হয় কোনো কার্যক্রম করে সেটিও বৈধ হতে পারে না হাইকোর্ট ডিভিশন এরকম কোনো নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা নিষেধাজ্ঞা দেননি তারা শুধুমাত্র রুল ইস্যু করেছেন এবং কোনো রকম অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেননি একই সাথে বাধা নেই দুই অক্টোবর সাধারণ সভা আয়োজনে আদালত তার পর্যবেক্ষণে বলেন এজিএম ও ইজিএম স্থগিত করার বিষয়ে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আইসিসির নির্দেশনা মেনে যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার স্বাধীন বিসিবির আছে বলেও মন্তব্য করেছেন আদালত আদালতের আদেশের পর রিটকারী মোবাশের হোসেন সহ সাতজনের সমালোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান তার জবাবও দিয়েছেন বিসিবির সাবেক পরিচালক হাতে গোনা সাতটা মানুষ আমার জানা মতো এখন পর্যন্ত আইডেন্টিফাইড সাতজনের চোখে বাংলাদেশে এই চার বছর ক্রিকেটে খারাপ ছাড়া কিছু হয় যাদের সাথে নাকি মতের এত অমিল আমরা যেটাকে সাকসেস মনে করি তারা মনে করে ফেলিওর তাদের সাথে কি আর বোঝাপড়া হবে তাদেরকে বলতে হবে কি কারণে এটা বন্ধ করা উচিত না কি কারণে মোবাশের সাহেবের কেস বাতিল করা উচিত এগুলি ওনারা প্লেস করবেন একই সাথে এগুলি যুক্তি দিয়েই তো ওনাদেরকে প্লেস করতে হবে আমরা চার লেটাস ওয়েট ফর ফোর তেরো অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষে নির্বাচন না অ্যাডক কমিটি সে প্রশ্ন অবশ্য এড়িয়ে গেছেন বিসিবি সভাপতি কমিশন গঠন করতে হবে সে গঠন করতে হবে ওইটা করব কাউন্সিলরদের লিস্ট যেতে হবে এই প্রত্যেকটা তো একটা সময় আছে এবং নিশ্চয়ই কনস্টিটিউশনে কয়েকটা জায়গায় বলা আছে এতদিনের মধ্যে দিতে হবে এতদিন আগে দিতে হবে তো এগুলো সবগুলো মেনে যা হয় সেই অনুযায়ী আমরা করব ক্রিকেটের ধ্বংসকারীদের সঙ্গে আলোচনা হবে না বলেও জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি বরং তিনি চিন্তিত অক্টোবরে আইসিসি বৈঠকে অন্য দেশগুলোর প্রশ্নবান থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর স্টুমে চলছে টাইগারদের অনুশীলন ইঞ্জুরি কাটিয়ে ফিট হয়ে ওঠার লড়াইয়ে নেটে ব্যাটিং করেছেন সৌম্য সরকার তবে ইমরুল কায়েসও নিজেকে প্রস্তুত রাখছেন ওপেনিংয়ের জন্য বাংলাদেশের বিপক্ষে দারুণ অভিষেক মনে রেখে এই সিরিজেও ভালো কিছু উপহার দিতে চান প্রোটিয়া পেসার কাগিসর আবাদা দক্ষিণ আফ্রিকার থেকে সামিউল টিটু রিপোর্ট ক্যামেরায় ছিলেন নাসিরুদ্দিন ভুইয়া পচেফ ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটের হাত থেকে ফসকে যাওয়া একটা ক্যাচের মূল্য যে অনেক বড় তার উপর স্পেশালাইজড স্লিপ ফিল্ডিংয়ে নেই সৌম্য সরকার ইঞ্জুরিতে আক্রান্ত এই ওপেনার ব্যাট হাতে নেটে ফিরে কিছুটা হলেও দুশ্চিন্তার অবসান ঘটিয়েছেন আরেক ইঞ্জুর্ড ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় দিনের মতো ব্যাটিং করেছেন এই দুজনকে নিয়ে এখনো পুরোপুরি অনিশ্চয়তা কাটেনি তাই নিজেকে ওপেনিং পজিশনের জন্য প্রস্তুত রাখছেন ইমরুল কায়েস যেখানে রান করি ওখান থেকে রান করলে আর কি কনফিডেন্স বিল্ড আপ হয় এখানে আপনার বাংলাদেশে বলেন আর এখানে বলেন যেখানে রান করেন এখানে সেনভেস পার্কে বাংলাদেশের দ্বিতীয় দিনের অনুশীলন হলেও প্রোটিয়াদের জন্য ছিল প্রথম অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি প্রথমেই দেখে নিলেন উইকেট কিন্তু এই দলের সঙ্গে কেন ডেল স্টেইন নিজেকে ওয়ানডে টি টোয়েন্টির জন্য ফিট রাখতেই সঙ্গী স্টেইনগান তার অভাব পূরণে আছেন কাগিসুর আবাদা বাংলাদেশকে আলাদা করে মনে রেখেছেন এই পেসার দারুণ অভিষেকের কারণে In international cricket, you can't take any any side lightly. You have to respect them. Yeah, in Bangladesh, they've been playing well, and so we're going to take uh, this game seriously. বাংলাদেশও পাঁচ পেসারকে পরীক্ষা করে নিয়েছে চার নেটে তারাই যে সফরকারীদের শক্তির উৎস ইমরুলও জানেন প্রোটিয়া পেসারদের সামলানো কতটা কঠিন হ্যাঁ, যারা আছে মর্কেল আছে রাবাদা অবশ্যই আপনারা জানেন এখন টেস্টে অনেক ভালো করছে এবং ওয়ার্ল্ড ক্লাস বলা যায় সো আমার মনে হয় যে হালকাভাবে নেওয়ার কিছু নেই ভিন্ন কন্ডিশনে নিজেদের প্রমাণের পরীক্ষা বাংলাদেশের আর দক্ষিণ আফ্রিকার অনেকটা অচেনা এই দলটির দিকে তাকিয়ে তাদের সমর্থকরাও সাকিব না থাকায় এমনিতে একাদশে একজন বাড়তি ক্রিকেটার নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে তার উপর সৌম্য সরকার এবং তামিম ইকবালের ইঞ্জুরি টপ অর্ডার ব্যাটিংকে ফেলেছে নতুন এক দুশ্চিন্তায় যদিও দুজন অনুশীলনে ফিরেছেন তবে প্রথম টেস্টের আগে পুরোপুরি শঙ্কামুক্ত হয়ে উঠবেন কিনা সেই সংশয় থাকছেই Samiul Titu channel twenty four Senwes Park Potchefstroom South Africa পচেপস্ট্রোমে সেন্ট ওয়েস্ট পার্কের টেস্ট খেলা একমাত্র সফরকারী দল বাংলাদেশ পনেরো বছর পর ভেনুর টেস্টে প্রত্যাবর্তনটাও হচ্ছে বাংলাদেশকে সঙ্গী করে অথচ সুযোগ সুবিধা আর প্রাকৃতিক দৃশ্যের বিচারে দক্ষিণ আফ্রিকার অন্যতম শীর্ষ ভেনু এটি সেই স্টেডিয়ামটি ঘুরে দেখেছেন আমাদের সহকর্মী সামিউল টিটু পচেপস্ট্রুম দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের প্রাণকেন্দ্র বলা যায় মফসল এক শহর জোহানেসবার্গ থেকে একশো কিলোমিটার দূরে যেখানে ব্যস্ততা আর কোলাহলের জায়গা নেই এখানকার সিনওয়েস পার্ক সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে দু আটে স্পন্সর প্রতিষ্ঠানের নামে নামকরণের আগে এটি পরিচিত ছিল সেটগার্ড পার্ক নামে মূল স্ট্যান্ডেই প্লেয়ার্স লাউঞ্জ আর মিডিয়া বক্স আর ছোট্ট এই স্ট্যান্ডটাই একমাত্র গ্যালারি টেনে টুনে হাজার আটেক দর্শক বসে বাণিজ্যিকীকরণের জোয়ারে ভেসে যায়নি বলে এতটা নান্দনিক হওয়া সত্ত্বেও পচেপস্ট্রুমকে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সারির ভেন্যু হিসেবেই বিবেচনা করা হয় Potchefstroom is uh, recognized as one of the top এটা টপ ট্রেনিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশ্বমানের ট্রেনিং ফ্যাসিলিটি আছে এখানে দু সালে তৈরির পর বাংলাদেশি প্রথম দল যারা এখানে টেস্ট খেলেছিল সেটি একমাত্র এরপর হয়েছে আঠারো ওয়ানডে সেই সব ম্যাচেরই সাক্ষী হয়ে দাঁড়িয়ে এই মিউজিয়ামের অবস্থান মূল স্ট্যান্ডে খেলে যাওয়া সব ক্রিকেটারের অটোগ্রাফ সম্বলিত জার্সি ও ব্যাটের স্মারক দিয়ে সাজানো পুরনো সব ম্যাচের স্মারক থাকলেও নেই একমাত্র টেস্ট খেলা বাংলাদেশের কোনো স্মৃতি কেন কেন নেই সেটা বলতে পারবো না তবে আমরা বিষয়টি ভেবে দেখব এই টেস্টের পর আরো বেশি স্মারক থাকবে বাংলাদেশের uh, দশ বিশ্বকাপে পচেফ ট্রেনিং ক্যাম্প বানিয়েছিল স্পেন চ্যাম্পিয়ন বরণের গর্বিত অংশীদার তবে অভিষেকের পর দ্বিতীয় টেস্টের জন্য সেনওয়েস পার্কের অপেক্ষাটা পনেরো বছরের ক্রিকেট স্টেডিয়াম যে শুধুই ইট পাথরের গাঁথনি নয় এখানে যে সবুজের ছোঁয়াও প্রয়োজন পচপস্ট্রুমের শেনওয়েস পার্ক যেন সেই উদাহরণ হয়েই দাঁড়িয়ে এখানে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয় বিনোদনের একটা বড় অংশ সবুজ এই গালিচা আপনাকে অভ্যর্থনা জানাবে অবশ্যই জোহানেসবার্গ কিংবা ডারবানের মতো ভেনুগুলোতে খেলা না পড়ায় বাংলাদেশিদের মন যতটা খারাপ এখানকার শ্বেতাঙ্গ অধ্যুষিত শহরটি বেশ ভালো মুখে অন্তত বাংলাদেশের কল্যাণে হলেও এখানে ক্রিকেট কখনো কখনো ফেরে স্যামিউল টিটু channel twenty four Senwes Park Potchefstroom South Africa